Assalamu alaikum my dear viewers and watchers. I hope all of you are very well. I'm doing great too. It's me Shahidul Islam, your English instructor. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইংরেজি যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সবচেয়ে জটিল কঠিন ও সর্বোচ্চ বড় শব্দগুলোর উচ্চারণ শেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এরকম মজার ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো দেখো যে তিনটি শব্দের কথা বলছিলাম সেই তিনটি শব্দ একটু দেখে আসি নাম্বার ওয়ান বলেছে supercalifragilisticexpialidocious pneumonoultramicroscopicsilicovolcanoconiosis এবং তিন নম্বরে বলেছি ফ্লক্সি নসি নিহিলি ফিলিফিকেশন মাথার উপর দিয়ে গেল আর কেউ একটা সেন্টেন্স ভেবে ভুল করবেন না এগুলো কিন্তু সেন্টেন্স না সবগুলোই এক একটি শব্দ ওকে আমরা ওয়ান বাই ওয়ান এটার উচ্চারণ শিখব প্রথমেই বলেছিলাম সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস এটা হচ্ছে ইংরেজি ডিকশনারির সবচেয়ে বড় একটি অ্যাজেকটিভ যার অর্থ হচ্ছে এক্সট্রিমলি গুড আর এটার বাংলা অসাধারণ ভালো এটার উৎপত্তি হয়েছিল উনিশশো সালের চিলড্রেন্স ফিল্ম নির্মিত একটা ছবির নাম ছিল ম্যারি পপিন সেই ছবির একটি গান ছিল সেই গানের মধ্যে আমরা দেখেছি একটা মহিলা গান গাইতে গেলে এই শব্দটি বলতে বলতে ঘোরা নিয়ে উড়ে যাচ্ছিল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস তো এই ওয়ার্ডটি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব যাতে করে তোমরা উচ্চারণ করতে পারো খুব সহজেই সুপার ক্যালি ফ্র্যাজি লিস্টিক একসাথে বললে কী হবে সুপার ক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস তাহলে জোরে জোরে বলো supercalifragilisticexpialidocious supercalifragilisticexpialidocious number টুতে আমরা চলে যাব pneumonoultramicroscopicsilicovolcanoconiosis এটাও ইংরেজি ডিকশনারির সবচেয়ে বড় নাউন এটি এর অর্থ হচ্ছে আসলে এটি একটি রোগের নাম শ্বাসযন্ত্রের রোগের নাম এটাতে পঁয়তাল্লিশটি লেটার আছে কিন্তু পঁয়তাল্লিশটি লেটার্স আছে এখানে দেখে নিও গুনে দেখবা তো দেখো আমরা এটা আবারও ভেঙে ভেঙে উচ্চারণ করব pneumonoultramicroscopicsilicovolcanoconiosis তাহলে আমরা একবার উচ্চারণ করি pneumonoultramicroscopicsilicovolcanoconiosis আরও একবার pneumonoultramicroscopicsilicovolcanoconiosis আমরা থার্ড নাম্বার শব্দে চলে যাচ্ছি ফ্লক্সি নসি নিহিলি ফিলিফিকেশন এটাও একটা নাউন যার অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান করা অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারি তিনি বলেছেন the act of considering something to be not at all important তার মানে হচ্ছে কোনো কিছুকে একদম মানে গুরুত্বপূর্ণ না ভাবা তার মানে তুচ্ছ জ্ঞান করা এই ওয়ার্ডটিকেও আমরা উচ্চারণ করব ভেঙে ভেঙে প্রথমেই বলব ফ্লক্সি নসি নিহিলি ফিলি ফিকেশন একবার উচ্চারণ করলে কী হবে ফ্লক্সি নসি নিহিলি ফিলিফিকেশন বারবার উচ্চারণ করো ফ্লক্সি নসি নিহিলি ফিলিফিকেশন বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্য ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে আসো থ্যাংকস ফর ওয়াচিং ইনশাল্লাহ we will meet you again আসসালামু আলাইকুম রহমতুল্লাহ